শহরের সামনে প্রথমে আজকে এই মানব এয়ারপোর্ট থানা প্রেস ক্লাব জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজক আপনারা তো অবশ্যই জানেন যে একজন অনুসন্ধানী সাংবাদিক রবিন ইসলামকে মন্ত্রণালয়ে আটকে আটকে রেখে পাঁচ ঘন্টা আটকে রেখে নির্যাতন করা হয়েছে এবং একটি পুরনো অর্থাৎ মান্দাত্তার আমলের আইন দিয়ে তাদের তাকে মামলা দিয়ে থানায় থানা হেফাজতে দিয়ে এবং কারাগারে পাঠানো হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি এবং এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি মানববন্ধন রোজিনা ইসলাম দেশের একজন খ্যাতনামা সাংবাদিক তিনি অনুসন্ধানী সাংবাদিক সিনিয়র সাংবাদিক তার নিউজের লেখা ধরন দেখে আমরা বিস্মিত হই নতুন নতুন তথ্য পাই তিনি দুর্নীতিকে অনুসন্ধান করেন তার মতো একজন সাংবাদিককে সচিবালয়ে আটকে তখন খার চেপে ধরা হয় তখন সেটি সারা বাংলাদেশের গণমাধ্যম তাকে ঘাট চেপে ধরার সমতুল্য আমরা তীব্র নিন্দা জানাই তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে সেই মামলা প্রত্যাহার চাই এবং তার নিঃস্বার্থ মুক্তি চাই তাকে যদি অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি না দেওয়া হয় সারা দেশের গণমাধ্যম দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাল্লাহ ইসলামকে নির্যাতন করা হয়েছে এবং তাকে আটক করা হয়েছে নির্যাতনের প্রতিবাদে আজকে আমাদের মানববন্ধন আমরা এই মানববন্ধন থেকে রজনী ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এই দাবি মানা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব সংবাদ পরিবেশন করেছিলেন এখন বিষয়টা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে লিখতে গেলে যাদের বিরুদ্ধে যায় তারা একটু সঙ্গবদ্ধ হয় তারা চেষ্টা চালায় নানা রকম আক্রমণ আক্রোশের তো আমরা যেভাবে সারা দেশের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে আমার মনে আমি মনে করি যে দুর্নীতিবাজরা এবং যারা এই হামলাকারী নিগ্রহ নিগ্রহকারী তারা বেশি দিন টিকতে পারবে না তাদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে এবং তাদের অবশ্যই শাস্তি পেতে হবে তাকে আটকে রেখে আমার আমার একমাত্র দাবি রেজিনা ইসলামের উপর যারা হামলা করছে তারা সংবাদপত্র কণ্ঠ স্বাধীনতার উপর হামলা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অনতিবিলম্বে রেজিনা ইসলামের মুক্তি চাই এর ব্যর্থতায় আমরা আন্দোলন করতে বাধ্য